প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ের স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিহাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ আপনারা আপনাদের ব্যানার নিয়ে মিছিলের সঙ্গেই আপনারা যাবেন আমাদের হুকুমদের নেতৃবৃন্দ আপনারা অনুগ্রহ করে তাড়াতাড়ি যান মাঝখানে আপনারা বিএনপির সঙ্গে ঢুকে পড়েন সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আপনারা বিএনপির ব্যানারের পিছনে যান স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা লালমনেহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের ব্যানার নিয়ে কোনো গ্যাপ যাতে মিছিলের সৃষ্টি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন এরপর যারা ভাই দাঁড়িয়ে আছেন ভাই সবাইকে মিছিলে সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি ভাই এখানে কেউ কোনো লোক থাকতে পারবেন না আপনারা সবাই আছেন দয়া করে সবাই আছেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট সদর উপজেলা শাখার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দদেরকে এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী যুব দলের নেতৃবৃন্দ আপনারা সংগ্রামী যুব দলের নেতৃবৃন্দ প্রিয় বড়বাড়ি ইউনিয়নবাসী সংগ্রামী বরাবর ইউনিয়নবাসী আপনারা যারা এদিক থেকে ঘোরাফেরা করছেন কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন না সবাই মিছিলের পিছনে চলে দয়া করে আপনারা সবাই আছেন ভাই আপনারা যারা মন্ত্রীমহোদয়কে ভালোবাসেন তারা মিছিলে যাবেন একদম যারা যাবেন না আমরা মনে করবো যে আপনারা মন্ত্রীমহোদয়কে ভালোবাসেন না পূর্ব দিকে যে সমস্ত ভাইয়েরা যাচ্ছে আপনারা অনুগ্রহ করে খুব তাড়াতাড়ি মিছিলের সঙ্গে চলে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিহাট সদর উপজেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ বড়বাড়ি পঞ্চগ্রাম মহেন্দ্রনগর কুলাঘাট হারাটি কুকুন্ডা রাজপুর সকল ইউনিয়নের যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে যুব দলের নেতৃবৃন্দকে মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পৌর যুব দল নেতৃবৃন্দ আমার পৌর যুব দলের ভাইয়েরা লালমনিরহাট সদর উপজেলা যুব দলের ব্যানারের সাথে আপনারা মিছিলে অংশগ্রহণ করেন যুব দলের নেতৃবৃন্দ লালমনিহাট সদর উপজেলা যুব দলের ব্যানারের সকল ইউনিয়ন এবং লালমনিহাট পৌর বিএনপির যুব দলের সমস্ত নেতা কর্মীদেরকে মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংগ্রামী বড়বাড়ি ইউনিয়নবাসী আপনারা যারা ঘোরাফেরা করছেন সবাইকে আমি অনুরোধ করতেছি খুব দ্রুত আপনারা মিছিলে অংশগ্রহণ করেন আজকের এই ঐতিহাসিক মিছিল ইতিমধ্যে বড়বাড়ি বাজার জামে মসজিদের সামন দিয়ে এতিমখানা মাদ্রাসা সংলগ্ন করে পৌঁছে গেছে সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় বড়বাড়ি ইউনিয়নবাসী সংগ্রামী বড়বাড়ি ইউনিয়নবাসী এবং লালমেহাট সদর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীদেরকে জানাচ্ছি আপনারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আজকের এই বিক্ষোভ সংঘ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করুন